মঞ্চের আলোটা নিভিয়ে দেন সবাই মোবাইলের আলো দিয়ে কেন এত হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে

take ধরো কত কতরা আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি সবটুকু আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে যতবার ভেবেছি ভুলে যাব তারও বেশি মনে পড়ে যায় ভালোবাসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু আমি এত অচেনা হলে তুমি কিভাবে হ্যালো বুকেরি চলো বদলে আমার সবটুকু আমার